সেখান থেকেই শুরু পরের দিন বাস স্টপে গেলাম কেন জানি মনে হচ্ছিল আবার দেখা হবে আপনি কি কিছু বলছেন হ্যাঁ বলছি তো কি বলছেন কথাগুলো বাতাসের মতো ঠিক ধরা যায় না এরপর থেকে সবসময় ওর আশেপাশে থাকতাম কি অদ্ভুত মেয়ে সঙ্গে একটা বানর একদিন সাহস করে বলেই ফেললাম আমি যদি তোমাকে বলি যে আমি তোমাকে অনেক ভালোবাসি তাহলে কি অনেক রেগে যাবে বেশি দেরি করে বললে রেগে যেতেও পারে তারপর থেকে দিন রাত একসাথে দুজন হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কে আপনি আমি কে তুমি চেনো না আশ্চর্য কে আপনি আজব অহন এখানে আর আসে না ওর মার কাছ থেকে জানতে পেরেছি ও মানসিক প্রতিবন্ধী এখন আর কাউকেই চিনতে পারে না আমি এখানেই বসে থাকি ও একদিন ঠিকই ফিরে আসবে তাই না এরকম অনেক গল্প থেকে নির্বাচিত হয়েছে ক্লোজ আপ কাছে আসার গল্পের সেরা তিন গল্প এই গল্পগুলো নিয়ে নির্মিত নাটিকাত্রয়ী দেখবেন চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে রাত নটা পনেরো মিনিটে এনটিভি